Hello everyone this is Antara welcome back to my channel sir আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ঘরমোড়ে পরদেশিয়া এবং আনন্দধারার যে কস্টিউমটা সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব সো আজকে আমি সেটাই শেয়ার করবো so without further do let's move on to the video okay first time আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আনন্দধারার কস্টিউমটা সো আমি নিচে যেটা পরেছিলাম সেটা হচ্ছে একটা লাল জর্জেটের শাড়ি এরকম একদম প্লেন পাতলা একটা জর্জেট শিফনের শাড়ি যেটা আমি অনেক ছোটোবেলায় মানে আজ থেকে অলমোস্ট দশ থেকে পনেরো বছর আগের কেনা এই শাড়িটা যেটা তখন আই থিঙ্ক দেড়শো টাকা বা দেড়শো থেকে দুশোর মধ্যে নিয়েছিল যেটা একদমই প্লেন এবং সফট শাড়ি সেটাতে আমি জাস্ট এরকম একটা সিলভার জড়ি বসিয়েছিলাম তো এখন দেখতে পারো এটা অলমোস্ট ফেড হয়ে গেছে জড়িটা বাট স্টিল অতটাও বাজে লাগে না এখনও দেখতে তো আমি চেঞ্জ করিনি আর এখন আমি অত পারফরমেন্সও করি না সো এই ধরনের শাড়ি তোমরা পারলে কিনে রাখতে পারো এরকম আই হ্যাভ ইয়েলো রেড এটা হোয়াইট কালার আমার কাছে অনেকগুলো রয়েছে হোয়াইট কালারের I have so much variety like একটা গোল্ডেন পার একটা রেড পার একটা গ্রিন পার একটা সিলভার পার তো এরকম হোয়াইট কালার আমার কাছে প্রচুর রয়েছে এই ধরনেরই শাড়ি সো যারা তোমরা ডান্স করো তারা নিশ্চয়ই জানো মানে তাদের অলরেডি হয়তো আছে যদি না থাকে তাহলে এই ধরনের শাড়ি কিন্তু নিশ্চয়ই কিনে রেখো বিকজ এই ধরনের শাড়ি নাচে প্রচুর কাজে লাগে আর যখন লাগবে না তখন এটাকে তোমরা ঘাগরা বানিয়ে নিতে পারো সো এই শাড়িটাকে আমি নিচে ধোতি স্টাইলে পরেছিলাম এক্স্যাক্টলি যেভাবে আমি আইগিরি নন্দিনী ডান্সে পরেছি সো আজকে আবার এই ভিডিওতে আমি শেয়ার করছি না আমি কিভাবে পরেছি আমি নিচের লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা ওই লিঙ্কে গিয়ে শিখে নিতে পারো যে ওই ধরনের ধোতি স্টাইল শাড়ি কিভাবে পরতে হয় আর ওপরটা যেটা করেছি ইটস ভেরি সিম্পল এর আগেও আমি বলেছি জাস্ট দুপাট্টা বা ওড়নাকে ফোল্ড করে দেন আরেকটা ভাজ করে সেইটাকে নিয়ে ফ্রান্টটাকে জাস্ট কাভার আপ করা তোমরা পেছনে নট করতে পারো বা পেছনে সেফটি পিন দিয়ে পিন আপ করতে পারো দ্যাটস অল এবার বলবো যে এটা সাইডে আমি কি নিয়েছিলাম এটা সাইডে আমি কোনো ওড়না ইউজ করিনি এটা সাইডে যেটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে এই ধরনের স্ল্যাশ বা স্যাশে আই ডোন্ট নো এক্স্যাক্ট প্রনাউন্সিয়েশনটা কি বা কি বলে তো এই ধরনের এটা হচ্ছে কি একটা ফলস পার্ট ওকে যেটার ওপর ফেব্রিক কালার করা সেটা হচ্ছে অনেক পুরনো মানে আমি বলছি almost ten to fifteen years আগের যেটা আমি নিজে পেন্টিং করেছিলাম যার জন্য এটা এত খারাপ বাট স্টিল নট ব্যাড এটা আমি অনেক ছোটোবেলায় করেছিলাম দশ থেকে পনেরো বছর আগে so I was quite small তো তখন আমি এটা করেছিলাম তো তোমরা চাইলে এটাকে ভালো করে সুন্দর করে ফেব্রিক পেন্টিং করতে পারো এইটার একটা আমি সেপারেট ভিডিও বানাবো এক্স্যাক্টলি কিভাবে তোমরা এটা করতে পারো খুব শিগগিরই আমি এই ভিডিওটা শেয়ার করব তো তোমরা সেটা দেখে এই ধরনের অনেকগুলো কালার্স বানিয়ে রাখতে পারো ঘরমোড়ে পরদেশিয়া ড্রেসটার ব্যাপারে অ্যাকচুয়ালি কিছুই এক্সপ্লেন করার নাই ওটা হচ্ছে এই ধরনের একটা অফ হোয়াইট লেহেঙ্গা যেটা গোল্ড এবং রেড বর্ডার বসিয়েছি অ্যান্ড এই পুরো লেহেঙ্গাটা আমি নিজের হাতে বানিয়েছি এটা আমার কাছে একটা শাড়ি ছিল এইটা যেটা দেখতে খুবই বাজে ছিল আমার পছন্দ ছিল না একদমই তো সেইটাকে এরকম একটা সুন্দর লেহেঙ্গা বানিয়েছি এটা আমার one of the favourite lehenga আর তোমাদেরকে আবারও বলছি এই যে একটু আগে বললাম যে শিপনের শাড়িগুলো তোমরা কিনতে পারো বিকজ এগুলো প্রচুর কাজে লাগে পরে তোমরা ওগুলোকে লেহেঙ্গায় কনভার্ট করতে পারো আর সেটা নিজেই করতে পারো আমি চেষ্টা করব নেক্সট ভিডিওসগুলোতে ইন ফিউচার শেয়ার করা যা আমি কিভাবে আমার শাড়িগুলো থেকে আমি লেহেঙ্গা বানিয়েছি আর এটার ওপরে যেটা পরেছি that is a simple blouse একটা বোটনেক ব্লাউজ এটা ওটা রেডিমেড ওটা আমার বানানো নয় ওটা রেডিমেড কেনা একটা ব্লাউজ উইথ গোল্ডেন নেকের ওড়না দ্যাটস অল আমি ওই ডান্সে কোনো বেল্টও ইউজ করিনি আর নিচে রেড লেগিংস পরেছিলাম that's all so I hope you all enjoyed this video আর যদি তোমাদের কস্টিউম যেটা আমি শেয়ার করছি আজকাল নতুন স্টার্ট করেছি এই সিরিজটা যদি তোমাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই জানিও নিচে কমেন্টে সো দ্যাট ইন ফিউচার আমি আরও অনেক কস্টিউম আইডিয়াস তোমাদের সাথে শেয়ার করতে পারি so I see you in my next video till then take care stay Stay happy and bye-bye.